ষোলো কোটি লোকের দেশ বাংলাদেশ আসুন আমরা সবাই মিলে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাই বাংলা উইকিপিডিয়াই আমাদের আগে আগামী দিনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য ভান্ডার হবে